আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ইকবাল খান আছি আমার new YouTube channel Iqbal Khan থেকে তো আজকে আমার ফার্স্ট ব্লগ তো জানি না কতটুকু আপনাদের ভালো করে দিতে পারবো তারপর চেষ্টা করবো আমার বেস্টটা দিয়ে শুরু করতে তো আমার ফার্স্ট ব্লগ তো আপনারা এনজয় করেন আর আমি আগে চলে আসছি তো আমার বন্ধুদের জন্য ওয়েট করতেছি ওরা কখন আসবে জানি না তারপরে ওয়েট করতে থাকি ওরা আসলে আমরা রওনা দিব গাইস আমরা ফাইনালি চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেস গাইস আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে তো যেহেতু আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু বেশি বেশি সাপোর্ট করেন like comment share and subscribe করে আমার নতুন ইউটিউব চ্যানেলের সাথে থাকুন যাতে আরও ভালো ভালো নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি ধন্যবাদ